हमसे पहले ताजब तेरे जहां का मंजर कहीं मस जो थे पत्थर कहे মাবুদ সাজার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাতর পূজা কেউ বুঝিত বিকলতা আমরা সার পূর্বে পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে খুঁজতে তারা কেউ পাথরেকে পূজা দিত কেউ সূর্যকে পূজা দিত কেউ বৃক্ষলতাকে পূজা দিত কবি ইকবাল বলেন মান তাপের কুই উন দেখে খোদা কো কেউ কর সাকার ভূতের নাইলে পূজা লোকের মনে পেথ বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা আসল রব হলো আল্লাহ আকারবিহীন আল্লাহ আর সাজিমে বসে আছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওই আল্লাহকে বাদ দিয়ে মানুষ পাতল পূজা করছে প্রতিমা পূজা করছে বিকলতা পূজা করছে সূর্যকে পূজা করছে চাঁদকে পূজা করছে গাছকে পূজা করছে কবে ইকবাল বলেন তারা এই সমস্ত জিনিসের পূজা না দিলে তাদের মনটা অস্থির হয়ে থাকত কিন্তু আসল ইলা আসল আল্লাহ আকারবিহীন রবের তারা পূজা দিত না আর আসল আমাদের প্রতিবাদ আলোর রক্ত হচ্ছেন এই সৃষ্টিকর্তাকে কুসতে কুসতে অনেকে পাথরকে নিজের উপাস্য মনে করেছেন দেবদেবীকে অবশ্য মনে করেছেন হজরত ইব্রাহিম যেহেতু সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য সহি নিয়তে একনিষ্ঠ নিয়তে আল্লাহকে খুঁজছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার খলিলকে আমি আমি রবকে আমি আল্লাহ নিজেকে ধরা দিয়েছি আমি নিজের পরিচয় আমার খলিলকে দান করেছি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ অনুরূপভাবে হযরত সাইয়্যিদিন ইব্রাহিম সেই নিজের মেধা দিয়ে চিন্তা করেছেন এই তারকা চাঁদ সূর্য দেব দেবী উপাস্য হতে পারে না এগুলো কোনোদিন খালিক হতে পারে না এগুলো আমাদের প্রভু হতে পারে না আমাদের একমাত্র প্রভু হচ্ছে আকার বিহীন সাল্লাল্লাহু আলাই এই দুনিয়ার মানুষ এই পৃথিবীর মানুষ দুই সালে যে সমস্ত মুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে পূজা করতেছো যাদেরকে তোমরা উপাস্য হিসাবে বিভিন্ন উৎসব পালন করতেছ আপনারা ইন্টারনেটে দেখবেন বিভিন্ন বই পুস্তকে দেখবেন ও মুসলিমরা দুই সালে নিরানব্বই এর বেশি উৎসব ঘোষণা করেছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর গাইরুল্লাহকে উপাস্য হিসাবে বিভিন্ন পূজার ঘোষণা দিয়েছেন যেমন নাকি আপনারা যদি দেখেন এই জানুয়ারি মাস থেকে তাদের পূজার তাদের যে আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীকে পূজার যে কর্মসূচি তারা যে ঘোষণা করেছে জানুয়ারি মাসের মধ্যে পৌষ পূর্ণিমা মকর সংক্রান্তি পঙ্গল উৎসব সকাল চৌত মৌন আমাবস্য বসন্ত পঞ্চমী রথ সপ্তমী বিষ্ট অষ্টমী কুম্ভ সংক্রান্তি মাঘী পূর্ণিমা মহাশিবরাত্রি মীনা সংক্রান্তি হোলিকা দহন হোলি পালগুনি পূর্ণিমা শীতল অষ্টমী বসতা পূজা উগাদি পূজা চৈত্র নবরাত্রি গৌরী পূজা যমুনাচট রাম নবমী নারায়ণ জয়ন্তী মেষ সংক্রান্তি সৌর নববর্ষ হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা অরসুরমা জয়ন্তী একই দ্বিতীয় গঙ্গা সপ্তমী এইভাবে সারা বছরের ভিতরে নিরানব্বইটি তারা পূজা ঘোষণা করেছে নিরানব্বইটি উৎসব ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 3 নম্বর আয়াত ঘোষণা করে বলে দিলেন বিশ্ববাসী শোনো আল্লাহকে বাদ দিয়ে 2022 সালে যে নিরানব্বইটি উৎসব ঘোষণা করেছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে আল্লাহর সৃষ্টিকে তোমরা দেবী বানাচ্ছ আল্লাহর সৃষ্টিকে উপাস্য বানাচ্ছ আসল রবকে তোমরা বলে গিয়েছ আল্লাহ পাক বলেন সুরাই ফুরকানের তিন নম্বর আয়াতে বলেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান তারা আল্লাহকে বাদ দিয়ে তারা আল্লাহর পরিবর্তে কত শত হাজার উপাস্য গ্রহণ করেছে আলিহাতান তারা আল্লাহকে বাদ দিয়ে কত অবশ্য গ্রহণ করেছে যারা তারা যাদেরকে উপাস্য মনে করেছে তারা কোনো কিছুই বানাতে পারে না তারা একটা মাসি বানাতে পারে না তারা একটা গাছের পাতা বানাতে পারে না তারা একটা মশা সৃষ্টি করতে পারে না তারা বৃষ্টি দিতে পারে না তারা মানুষের রিজিক দিতে পারে না তারা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না তারাই হলো আল্লাহর সৃষ্ট তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তারা সৃষ্টাকে উপাস্য বানিয়েছে যে নিরানব্বইটি পূজা ঘোষণা করেছে সব কিছু আমার সৃষ্টকে আমি যা কিছু সৃষ্টি করেছি সেগুলোকে তারা উপাস্য মনে করেছে আল্লাহ বলেন এবং নিজেদেরকে ভালো করতে পারে না মন্দ করতে পারে না তারা নিজেরাই নিজেদের কোনো কল্যাণ করতে পারে না নিজেদের নিজেদের কোনো কল্যাণ ক্ষতি তারা করতে পারে না ওয়ালা আল্লাহ বলেন তারা জীবন মরণ তারা পুনর্জীবনের কোন মালিক নয় হায়াতের মালিক নয় জীবনের মালিক নয় তারা কোনো কিছুই করতে পারে না তোমরা শত শত ইলাহ বানিয়েছ এই সমস্ত ইলাহ গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেকার ঘোষণা করেছেন প্রাণহীন ঘোষণা করেছেন শক্তিহীন ঘোষণা করেছেন তোমাদের শত শত উপাস্যর কোন শক্তি নাই তাদের কোনো ক্ষমতা নাই যতই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যতই উপাস্য গ্রহণ করো এই উপাস্য গুলোর কোনো শক্তি নাই কোন দাম নাই সুতরাং আল্লাহ বলে দিলেন আমি হলাম রব আমি হলাম আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা হবে বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য আর রহমানুর রহিম তিনি হচ্ছেন রহমান অসীম দয়াল অসীম দয়ামান মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু আপনার এবাদত করি আমরা শুধু আপনাকে উপাস্য বানাই আমরা শুধু আপনার কাছে চাই আপনার সবাই আপনার কাছে সাহায্য চাই ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে প্রভু আপনি আমাদেরকে সঠিক পথের আপনি আমাদেরকে রাহনুমা করেন দিশা দেন যে পথ দিয়েছেন মসজিদ দিয়ে কিনা সত্যবাদীদের কারণে যে পথ দান করেছেন ওয়াসুহাদাই শহীদদের কারণে যে পথ দিয়েছেন সলিহীন সৎপূর্ণবান ব্যক্তিদের কারণে যে পথ দিয়েছেন আপনি আমাদেরকে সেই পথ দেখাবেন গাইরিল মাগদুবি আলাইহিম পথ নয় হিন্দুত্ববাদীর কোনো পথ নয় অমুসলিমদের যত পথ আছে ওই পথ থেকে আমাদেরকে রক্ষা করে সঠিক পথ আপনি আমাদেরকে দেখিয়ে দিবেন কারণ আল্লাহ যদি নিজেই নিজের বন্দাকে যদি নিজের পথ দেখিয়ে না দেয় ওই বন্দা কোনোদিন হেদায়ত পেতে পারে না কারণ আসল হেদায়তের সাবি কাটিলা লক্ষ নবী এই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীদের একটাই সবক ছিল যে তৌহিদের শিক্ষা আমার আল্লাহর কোন শরিক নাই আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কোন মাহবুব নাই আল্লাহ ছাড়া কোন খালেক নাই আল্লাহ ছাড়া কোন রাজেক নাই আল্লাহ ছাড়া কোন মালিক নাই একমাত্র মালিক হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আর এই করিমার দ্বিতীয় অংশ হলো রেসালতের শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আমাদের নবীজি আখের নবী রহমতুল্লাহ আলমী তিনি আমাদের একমাত্র রাসুল তিনি আমাদের একমাত্র নেতা তিনি আমাদের একমাত্র কোদোয়া তিনি একমাত্র আমাদের আদর্শ তিনি আমাদের একমাত্র ইমাম তিনি আমাদের একমাত্র রহমতুল্লিল এই কালিমা শিক্ষা মুসলমানদের এক নম্বর শিক্ষা এই কালিমা নিয়ে আমরা বেঁচে থাকি এই কালিমা নিয়ে আমরা চলি এই কালিমা নিয়ে আমরা মৃত্যুবরণ করি উচ্চ অবস্থায় বলুন সুবাহ এই তাওহীদের সমস্ত নবীরা শিক্ষা দিয়েছেন কিন্তু তাওহিদ চর্চা তাওহিদ শিক্ষার ভিতরে অন্যতম মডেল হচ্ছেন অর্থাৎ সঈদিনা ইব্রাহিম আলাই সালাম